সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ক্যাপশনটা যারা লাইভে দেখছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমার ইউটিউব চ্যানেলের সাত বছর হয়ে গেছে মানে আমি এই ইউটিউব ক্যারিয়ারে আমি আমার লাইফের সাতটা বছর আপনাদের সাথে ছিলাম তো এই কারণে আসলে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই এবং আপনাদের আপনাদের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে চাই অনেক ভালোবাসা আপনারা দিয়েছেন অনেক আদর দিয়েছেন অনেক শিক্ষা দিয়েছেন অনেক না জানা কথাগুলো আপনারা আমাকে শিখিয়েছেন কারণ আমি মনে করি আমার বাবা মার পর যদি গার্ডিয়ান থাকে সেটা হচ্ছে আপনারা সরি <coughs> তো আজকে সাতটা বছর অনেক কষ্ট করছি আমি ইউটিউব নিয়ে অনেক প্রথম দিকে আমি ব্লগ বানাতাম যখন বাংলাদেশে কেউ ব্লগ বানাতো না ওই টাইমে back to two thousand started আমি ব্লগ বানানো শুরু করছিলাম টু থাউজেন্ড ফোরটিন থেকে ফিফটিন আমার একটা ভিডিও আপলোড হয় সিক্সটিনের থেকে আমার ব্লগ টানা ব্লগ শুরু হয় মানুষ প্রথম বলতো যে এটা কি বানাচ্ছ শো অফ করছো শো অফ করছো তো আস্তে আস্তে আস্তে এরকম করতে করতে সেই ভ্লগ এখন সারা বাংলাদেশে সবাই ভ্লগ করতেছে আসলে কোনো না কোনো সময় কোনো না কোনো দিক মানুষের ইন্সপায়ার হওয়ার প্রয়োজন আমি যেমন যখন ব্লগ করার সাহসটা আসে রোমান অ্যাটউডকে দেখে তখন যেমন আর এস ফাইম বলে যে ব্লগ করার একটা সাহস পাইছি তোমাকে দিয়ে তো এরকম রাকিব আমাদের সাথে সবসময় ছিল রাকিবকে যে হেল্প করতাম ভ্লগ কর ভ্লগ কর সবাইকে চাইতাম যে ভ্লগার হোক ভ্লগার হোক সবাই এবং আমি অলওয়েজ সবার পাশে ছিলাম আছি ষাটটা বছর আপনাদেরকে এন্টারটেন করছি অনেক বিপদ আসছে অনেক ঝামেলা হয়েছে আমাকে নিয়ে অনেক ভুল করছি অনেক ট্রোল হয়েছে আস্তে আস্তে আপনারা আমাকে বাচ্চা থেকে ম্যাচিওর বানায় ফেলছেন অ্যান্ড এখনও ম্যাচিওর ওরকম হয়নি আর কি তো এই ভালোবাসাটা যেটা আপনারা দিলেন এটার আসলে আমি কখনোই আমি আপনাদেরকে শোধ করতে পারবো না টু বি অনেস্ট যেখানে যাই রেস্টুরেন্টে বসি মানুষ বিল দিয়ে দেয় এত ভালোবাসে মানুষ দোয়া করে প্রত্যেকটা দূর দূর দূর যত দূর মানুষ আছে অনেক বড় বড় জায়গা থেকে আসে দূর দূরান্ত থেকে মানুষ আমাকে দেখতে আসে সো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ আমি জানি আমি অনেক লেট করে লাইভে আসলাম বাট আমি চাচ্ছিলাম আপনাদের সাথে আজকে একটু কথা বলি একটু একটু কথা জানি তো ষাটটা বছর অনেক স্ট্রাগল করছি অনেকেই হয়তো বা বলেন যে বাবার টাকা আছে এর জন্য কোনো প্যারা হয় নাই আসলে আমার বাবা আমাকে অনেক অনেকেই জানে আমার ফ্যানরা জানে ওয়েল বিশাররা জানে যে আমার বাবা অনেক স্ট্রিক একজন পার্সন সে অলওয়েজ আমাকে অনেক গাইডে বড় করছে যখন বড় হচ্ছিলাম ইউটিউবিং শিখছিলাম বা আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছিলাম বাবা হঠাৎ করে হাল ছেড়ে দিয়ে বলছে এবার নিজের ইনকাম নিজে করো যেটা দরকার যেটা আমার শেখা সবচেয়ে বেশি প্রয়োজন আর সেটাই সে করলো নিজের হাল নিজে ধরলাম নিজের কোম্পানি মেক করলাম নিজের টিম মেক করলাম সবাইকে স্যালারি দেওয়ার চেষ্টা করলাম একটা কোম্পানি তৈরি হচ্ছে সামনে আরও দুইটা কোম্পানি আসতেছে সো সবই কিন্তু আপনাদের দোয়া আর এত বছর মানুষের চ্যারিটিতে কাজ করে মানুষের জন্য কাজ করে যে আমার অফিসে আসছে আমি চেষ্টা করি আমি আমার লাইফের বেস্ট চেষ্টা করি জাস্ট সবাই যাতে হ্যাপি থাকে সবাই যাতে খুশি থাকে অলওয়েজ অলওয়েজ আমি যখনই ঘুমায় থাকি না আমার মনে হয় কি এই সকালবেলা কি হইলো এই এইটা হইলো কি ঝামেলা হইলো নেক্সট কি কন্টেন্ট বানানো যায় নেক্সট কোথায় ব্লগ করা যায় তো এরকম দেখতে দেখতে প্রথম দশ হাজার সাবস্ক্রাইবার আপনারা আমাকে করে দিয়েছেন বিশ হাজার করে দিয়েছেন তিরিশ হাজার এক লাখ এক lakh was my special moment এরপর ওয়ান মিলিয়ন এরপর টু মিলিয়ন এরপর থ্রি মিলিয়ন এখন four point seven million subscriber আপনারা আমাকে দিয়েছেন আমি বিশ্বাস করি আমি জানি আমাকে সবাই পছন্দ করতে নাই পারে এটা আমার কাছে কোনো ফ্যাক্ট না একটা মানুষ একটা মানুষকে যে পছন্দ করবে সেটা না বাট আমি বিশ্বাস করি এখন যে অডিয়েন্স দেখছেন যারা দেখছে আমি অনেক দেখছি ফ্যামিলি যে স্পেশালি যারা আমার বয়সে আছে বা একটু ছোট আছে যারা একটু বড় আছে একটা কথা বলে যে আমার মাও তোমার সাথে ভিডিওটা দেখে তো একটা সন্তানের কাছে যখন একটা সন্তান আরেক সন্তানকে যখন বলে যে আমার মাও তোমার ভিডিও দেখে এর চেয়ে প্রাউড মুমেন্ট কিন্তু আর কিছু না সাতটা বছর অনেক স্ট্রাগল করছি অনেক অভিমান ছিল অনেক কষ্ট ছিল অনেক রাগ ছিল অনেক ভালোবাসা ছিল ক্যামেরা নিয়ে ভিডিও বানাতাম কিন্তু এই ষাটটা বছর আপনারা এই ইউটিউব আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু কিন্তু এই ইউটিউব আমার থেকে অনেক কিছু নিছেও অনেক কিছু নিছে অনেক কিছু অনেক কিছু এই ইউটিউব আমার থেকে নিয়ে নিছে না আমি ডিপ্রেস না আপনারা ভাববেন না আমি ডিপ্রেস হয়ে কথা বলছি না আমি আজকে আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষদের সাথে আমি কথা বলতেছি ইউটিউব যখন আমি করি আমি যখন ভালোবেসে করতাম সালমান ভাইরা আমাদের এক ব্যাচ সিনিয়র ছিল আমি এক ব্যাচ জুনিয়র এই ইউটিউব ইন্ডাস্ট্রিতে তো যখন করতাম তখন ভিডিও বানাতাম হচ্ছে এরকম এই সীমান্ত ভাই চলো আমরা ভিডিও বানাই এই জাকারিয়া চলো আমরা ভিডিও বানাই একটা ফান আসতো একটা ভালোবাসা আসতো একটা মানে ভাল লাগতো to make videos you know but কখনো আমি ফেমের জন্য কাজ করিনি কখনো টাকার জন্য কাজ করি না আমি আপনারা অনেকেই জানতেন যে আমি প্রথম দিকে কিন্তু ইউটিউব থেকে কোনো আর্নিং করতাম না তো আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আমি ইউটিউব থেকে আর্নিং করা স্টার্ট করছি আর যখন আমি আর্নিং করা স্টার্ট করছি আমার প্রত্যেকটা সাইট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট চ্যারিটি দেখেছে তো আমি অলওয়েজ চাই আমার ভুল দিয়ে আমি যত ভুল করছি এটা নতুন ইউটিউবার বা নতুন যারা আসতেছে এটা তাদের শিক্ষা হিসাবে নিক এটা তাদের একটা গাইড হিসাবে নিক আমি অলওয়েজ আমি কিন্তু অনেক ইউটিউবারদের সাথে আমি জানি না বাংলাদেশে কোন ইউটিউবার বা কোন আরও ইউটিউবার আছে কতবার কোল্যাব করছে বাট আমার মনে হয় আমার চেয়ে বেশি কোল্যাব খুব কমই মানুষ করছে আমি সবার সাথে কোল্যাব করছি আমি ছোট থেকে ইউটিউবার থেকে শুরু করে বড় ইউটিউবার পর্যন্ত সবার সাথে আমি কাজ করছি আমি হেল্প করছি সবাইকে আমি চাই যে সবাই বড় হোক আমি একা না সবাই তো আপনারা আমার এই সাতটা বছর আমার খেলাধুলা শেষ হয়ে গেল আমার বন্ধু বান্ধব পাইলাম না আমার একটা আসল মানুষ খুঁজে পেলাম না ভালোবাসতে শিখি নাই ঠিক মতো দুষ্টুমি করতে শিখি নাই যেখানে একটু ফুচকা খাবো একটু চানাচুর খাবো তারপর লাফালাফি করবো এগুলো পারি নাই তো সব কিছু মিলিয়ে একটা মিনিট ওকে সো পয়েন্টটা হলো এটাই যে আপনারা প্রত্যেকটা মানুষ আমাকে সব সময় অনেক ভালোবাসছেন অনেক দোয়া করছেন আর এটা আমি অলওয়েজ কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে এবং আপনাদের বাবা মার কাছে যে এত ভালোবাসা সারা বাংলাদেশে শুধু বাংলাদেশে না কলকাতা দুবাই সৌদি সব সাইডে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন হাই রে হাই ওকে সব সাইডে আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন সো এটা আমার জন্য অনেক কিছু তো আশা করি সবসময় থাকবেন আর সব কিছুর একটা এন্ডিং থাকে সব কিছুর একটা এন্ডিং থাকে সব কিছুর একটা শেষ থাকে হয়তোবা আমার শেষটাও খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি বাবাকে প্রমিস করেছিলাম না যে পঞ্চাশ লাখ নিয়ে আসব আপনারা একটা ব্লগে দেখেছেন ইনশাল্লাহ বাট সব কিছুর একটা এন্ডিং থাকে আমি চাই যে আমার একটাই অনুরোধ সবার কাছে যারা ট্রোল বানান যারা রোস্ট করেন সব কিছু করেন I respect each and every one প্রত্যেকটা কন্টেন্টকে আমি রেসপেক্ট করি আমি যখন যখন আমি যখন ইউটিউব ছেড়ে দিব আমি চাই সবাই আমাকে খুব ভালোবেসে আমার আমাকে বিদায়টা দিবেন আমি এখন নিচ্ছি না বিদায়টা দিবেন আর আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা যে ব্লগ হান্ড্রেড আমি আমার বাবা এবং মাকে নিয়ে ওমরা হজ করতে যাব কারণ একটা ছেলে যেখান থেকে আমার জার্নি শুরু হয়েছে আমি ওখান থেকে আমার জার্নি শেষ করতে চাই যদি ব্লগ একশো এক আসতে পারে একশো দুই আসতে পারে একশো তিন আসতে পারে বাট একশো নম্বর ব্লগটা এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ হবে ইনশাল্লাহ সো আমি খুব সুন্দর একটা বিদায় নিতে চাই সামনে ষাটটা বছর আপনারা আমাকে অনেক ভালোবাসছেন অ্যান্ড uh, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন তো বেশি দিন নাই আর এই গাইজ ইজ মিয়া বয় তো ফ্রিদি তো এটাই কিছু ব্লগ আছে আরও রাজশাহী সিং আরও কিছু কিছু প্লেস আছে ওগুলো শেষ করে তারপর একশো এক নাম্বার করবো একশো দুই নাম্বার করবো একশো তিন নাম্বার একশো নাম্বার ব্লগটা রেখে দেবো কাজ একশো নাম্বারটা হচ্ছে আমার লাস্ট ব্লগ একশো এক করতে পারি একশো দুই করতে পারি বাট একশো নাম্বার ব্লগটা আমি আল্লাহর ঘরে করবো ইনশাল্লাহ এরপর তো যদি আপনাদের দোয়া থাকে আব্বা আম্মা যদি রাজি হয় তাহলে একটা বিয়ে সাথে করেই ফেলবো নাকি একজন লেখছে আপনি একটা সিনিয়র মেয়ে বিয়ে করেন একটা সিনিয়র মেয়ে বিয়ে করেন এটা তো আমার ছোটবেলার একটি ইচ্ছা তাই না সিনিয়র মেয়ে বিয়ে করা সিনিয়র মেয়েদের বিয়েতে কিন্তু ভালোই লাগে হ্যাঁ ম্যাচিওর থাকবে সব বুঝাবে অন্যরকম এটা কিন্তু এটা ভালো ব্যাপার যাই হোক তো আমি যে পয়েন্টে কথা বলছিলাম তো সবার বাবা মাকে বলবেন আমার জন্য দোয়া করতে আমি জানি আরও ভালো ভালো ভিডিও বানাই ফিউচারে যাতে এমন কিছু দিয়ে কাম করি যেটাতে আপনারা আরও খুশি হন বাট আমি আমার বিদায়টা খুব সুন্দর মতো নিব আমি এখন যাচ্ছি না আমি যাব বাট আর বেশি সময় নাই চলে যাও তো আমার বিদায়টা যাতে খুব সুন্দর মতো হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার যদি কখনো কোনো এই ষাটটা বছর আমি আপনাদের সাথে বড় আমি আপনাদের সাথেই বড় হয়েছি আপনাদের চোখের সামনে বড় হয়েছি কোনো ভুলে যে আমি যে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আমার যত ভুল ত্রুতি ছিল আছে যারা আমাকে পছন্দ করেন না যারা আমাকে ভালোবাসেন যারা ওয়েল উইশার যারা আমাকে একটু হলেও সাপোর্ট করেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেবেন জাস্ট ক্ষমা করে দেবেন দ্যাটস ইট আমি এটাই বলি কারণ দিন শেষে আমরা সবাই এক আমরা আমি সব সময় আমি এটা না ইউটিউব ছেড়ে দিলে মানুষের জন্য করব না মানুষের জন্য সব সময় আমার মাই টিভি দরজা খোলা থাকবে আমার বাবার দরজা যেরকম সবার জন্য খোলা সেম মাই টিভির দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকবে শুধু দোয়া করবেন যখন আমি ইউটিউবটা এন্ডিং করব আপনারা আমাকে একটু ভালোবেসে এন্ডিংটা দিন আমি কোনো খারাপভাবে চলে যেতে চাই না তো যাই হোক রাজশাহী ব্লগ আসতেছে এই তো আজ আছি আমি কাল হয়তো আর থাকবো না এই গানটাও আসতেছে আমি সিলেটি ফুয়া আমার ভাই বরিশাইলা একলগে জামু আমরা নোয়াখালী গিয়া এই গানটাও আসতেছে সো আরও কয়েকটা ব্লগ আসতেছে আর দোয়া করি যাতে আল্লাহর কাছে প্রত্যেক দিন মোনাজাতে যতবারই নামাজ পড়ি মোনাজাতে বলি যে আল্লাহ আমার মা বাবাকে জেনে আমি উমরা হজ করাতে পারি সবাই দোয়া রাখবেন এখন বিদায় নিচ্ছি না বাট আর বেশি দিন নাই আমি আপনাদেরকে অনেক মিস করব অনেক মিস করব প্রত্যেক দিন আমার মনে হয় মানে কানতে কানতে মানে শেষ হয়ে যাব বাট সব কিছুর একটা শেষ আছে সব কতদিন আর এই একই জায়গায় থাকবো একই জায়গায় থাকবো এখন তো নতুনরা আসবে আরও কত ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটাররা চলে আসছে তাই না আমার খুব ভালো লাগে রিয়েলি প্রাউড অফ নাদিনন্দ গো আর এস ফাইম তারপর রাফসান আর এস ফাহিম সারিয়ার তারপর আরও অনেক অনেক ভালো ভালো ইউটিউবাররা এত সুন্দর সুন্দর ইউটিউবাররা আসছে আই লাভ দেম আমার খুব ভালো লাগে এত রাফায়ত ভাই তাসিনেশন দিস ইজ দ্য গায়ে আমি যাকে অলওয়েজ শালাউট দিব অলওয়েজ আমার পাশে ছিল অ্যান্ড এটাই এখন আমি ছাড়তেছি না বাট আর বেশি দিন নাই আর কি বেশি সময় নাই আর কি তো আস্তে আস্তে সবারই একটা বিদায় নিতে হয় সব শেষের পর্যায়ে চলে আসতে হয় তো এটাই তো সবাই দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার বাবা মা আমার আত্মীয় স্বজন সবার জন্য আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি সব সময় পাশে থাকি আর এই তো আজ আছি আমি কাল হয়তো আর থাকবো না এটাই গান আমার আস্তে এই তো আজ আছি আমি কাল হয়তো আর থাকবো না তো তো সাতটা বছর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও সবাই পাশে থাকবেন আমি সব সময় সবার পাশে থাকব গরিব দুঃখী সব সময় তাদের উপকার করে যাব অ্যান্ড আর একটা কথা হচ্ছে এইটা আপনার ভেবে না কিন্তু ওই যে অনেকে দিয়ে না যে এই তো শেষ লাইফ না না এটা আমি যে আপনাদেরকে জানা রাখলাম সাতটা বছর হয়ে গেল আর কত সামনে তো আঁকা তো বিয়ের সাথে করবো না আর হ্যাঁ আমার বিয়ে বিয়ে আর বিয়ের ব্লগটা কিন্তু একটা এক্সট্রা বোনাস ব্লগ পাবেন টেনশন নেই তো thank you and love you all Rajshahi vlog is coming soon আর গানও আসতেছে দুই তিনটা ময়মনসিংহের ব্লগ আসতেছে ফরিদপুর ভোলা তারপর আরও আরও আসে এগুলো আসবে সো থ্যাংক ইউ অ্যান্ড সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি সবসময় আপনাদের ভালোবাসার ভিতরে থাকি ভুল ত্রুতি হলে ক্ষমা করে দেবেন লাভ ইউ অল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ